Audio Jungle. এবং সেই ধারাবাহিকতায় আমরা আজকে পৌঁছে গেছি ভোলায় এবং ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অপ্রতিরোধ অগ্রযাত্রায় বাংলাদেশ সম্মানিত সুধী ভোলা সরকারি উচ্চ সালে আপসহীন এক লড়াকু নেতৃত্ব উনসত্তর মানে আমার আছে ইতিহাস গর্বের কখনোই ভয় করি না কো আমি আর আজকে অগ্রযাত্রায় বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শ্রদ্ধা করে তিনি শুধু আজ বাংলাদেশের নেতা নন তিনি আজ আন্তর্জাতিক বিশ্বের একজন মহান নেতা আজকে তার নেতৃত্বে বাংলাদেশ সম্পূর্ণত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে চলেছি যিনি দুই হাজার আটের নির্বাচনের আগে আমাদেরকে স্বপ্ন দেখেছিলেন ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন একুশ সালের মধ্যে বাংলাদেশ হবে মধ্যমায়ের দেশ সেই দু হাজার একুশ সালের তার যে রূপকল্প যাকে বলা হয় ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আজকে স্বপ্নরা বাস্তব আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে আজকে আমরা মধ্যমায়ের দেশে শুধু পরিণত হই নাই আমরা উন্নয়নশীল দেশে পরিণত চলেছি এবং দু সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্য নির্দেশ করেছেন বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ একটি দেশ পৃথিবীর মধ্যে শিক্ষা দীক্ষা স্বাস্থ্যসেবা যোগাযোগ বিদ্যুৎ কৃষি স্বাস্থ্যসেবা খেলাধুলা সংস্কৃতি চর্চা এমন কোনো ক্ষেত্র নেই যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ছোঁয়া লাগেনি তিনি আমাদের নির্দেশ দিয়েছেন যে সংস্কৃতি চর্চাকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাও আমরা সেই কাজ করে চলেছি লক্ষ্যে আমরা কাজ করে চলেছি আজকের এই কনসার্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশের অসংখ্য জেলায় অনুষ্ঠিত হচ্ছে এর মাধ্যমে আমরা আপনাদের কাছে একটি বাড়ি পৌঁছে দিতে চাই যে অপ্রতিরোধ অগ্রযাত্রায় বাংলাদেশ করে না বাংলাদেশের মানুষ জঙ্গিবাদে বিশ্বাস করে না বাংলাদেশের মানুষ ভ্রাতৃত্ব বাংলাদেশের মানুষ মৈত্রী বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে আসুন আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই উন্নত বাংলাদেশ সেই মানবিক বাংলাদেশ সেই সভ্য সুন্দর বাংলাদেশ গড়ে তুলি